হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আজকে আমরা কীভাবে ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে আলোচনার বিষয়ে অনেক বড় বিষয় নয় আমরা যে জিনিসটা আজকে দেখব সে সে জিনিসটা হলো সোনালী সেবার মাধ্যমে সোনালী সেবা বর্তমানে বাংলাদেশ সোনালী ব্যাংক কর্তৃক সোনালী সেবা প্রোভাইড করতে করে থাকে তার মাধ্যমে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যে সরকারি প্রতিষ্ঠান এই সেবার ব্যবহার করে তারাই শুধুমাত্র এটাকে ব্যবহার করতে পারে তার জন্য কিছু ইনফরমেশনের দরকার হয় চলুন আজকে আমরা শুরু করি আমরা আজকে যে কাজটা করব ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ফর্ম ফিল আপের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল সেমিস্টারের ফর্ম ফিল আপ করা যায় এবং এটার মাধ্যমে খুব সহজে কাজটা করা যায় প্রথমে আমাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আমার টাইপ করতে হবে ঢাকা পলিটেকনিক আমি জানি টিপিআই ওয়েবসাইট হল TPI dot gov dot BD আমরা ঢুকবো আমাকে প্রথমে একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে বেশ কিছু ইনফরমেশন আছে আমাকে দেখে নিতে হবে আমাকে দেখে নিতে হবে এখানে মেনু সেকশনে যেতে হবে মেনু সেকশনে গিয়ে আমাকে পেমেন্টে যেতে হবে পেমেন্টে অপশনে গিয়ে আমাকে যেতে হবে পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করলাম তো তারপরে আমাকে দেখাচ্ছে এখানে আবার ক্লিক করুন আমি আবার ক্লিক করলাম তারপর আমাকে যেটা নিয়ে আসছে সেটা হলো একটা সোনালী সেবার যে আমি যে টাকাটা বলেছিলাম সোনালী সেবার মাধ্যমে আমরা ফি পেমেন্ট করতে পারি এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে এখানে শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক আছে রোল এবং রেজিস্ট্রেশন শুধুমাত্র আপনার রোল নাম্বারটা দিলে হবে এবং রোল নাম্বারটা আমি টাইপ করলে একটা মজার বিষয় আসবে যেখানে রোল নাম্বারটা টাইপ করব আমার রোলটা হলো one seven one seven one seven রোলটা দেওয়া ছিল গো ইন্টারভার্টনে চাপ দিলাম ওকে এখানে সার্চ দিলে আমার নাম চলে আসতেছে আমার নাম আমার ডিপার্টমেন্ট আমার সেমিস্টার আমার সেশন আমার অ্যামাউন্ট এবং আমাকে যে কাজটা করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা যাব নেক্সট নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাকে একটা সামারি দেখাচ্ছে যে সামারিটা হলো ফি কালেকশন তা প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন আপনার ইনফরমেশনটা কি ঠিক আছে কিনা আপনি যাচাই করবেন যা করলাম এখানে আমার ইনফরমেশন সবটাই ঠিক আছে এবং আমি যদি এখান থেকে এখন পেমেন্ট অপশনে যাই এডিট করব না যেহেতু এডিট করার প্রয়োজন হয় না যেহেতু আমার সবই ঠিক আছে তাহলে আমি এখন পেমেন্টে যাবো পেমেন্টে যাওয়ার পরে আমাকে যেটা দেখাচ্ছে এবং এই সেবায় এই সার্ভিসের জন্য টাকা কর্তন করা হবে কিছু টাকা মানে কিছু কিছু ক্ষেত্রে ফি পেমেন্ট করা মানে এখন এখানে আপনি যদি সোনালি সেবার মাধ্যমে দেন তাহলে সর্বোচ্চ পাঁচ টাকা করা যাবে আবার ব্যাক করি আমি কার্ড থেকে করা যাবে কার্ড থেকে যেমন ভিসা কার্ড থেকে করলে পঁয়ত্রিশ টাকা খরচ হবে যেহেতু আমি এটা থেকে করবো না মোবাইলে ইয়া থেকে করবো বিকাশ থেকে করবো নগদ থেকে করলে তেত্রিশ টাকা এবং বিকাশ থেকে করলে সাঁত্রিশ টাকা হ্যাঁ বিকাশ থেকে করলে সাঁত্রিশ টাকা খরচ হবে তো আমি বিকাশ থেকে কনফার্ম করব bKash okay pay with bKash phone বা বিকাশ নম্বরটাকে দিতে হবে ঠিক আছে আমার এখানে একটা কোড আসবে বিকাশ ভেরিফিকেশন কোডটা আসবে এবং সেটা চলে আসছে অলরেডি সতেরো ছাপ্পান্ন বারো সতেরো ছাপ্পান্ন বারো ওকে আমার পিন নাম্বারটা দিয়ে দেবো এবং কনফার্ম আচ্ছা, এবং আমার এখানে একটা রিসিপ্ট চলে আসছে এবং সেটাকে ডাউনলোড করবো আমি পিডিএফে পিডিএফে ডাউনলোড করে ফেলবো কেমন মেসেজ চলে আসছে আমার টাকাটা চলে গেছে এখানে মেসেজটা চলে আসছে এখানে যেভাবে আমার দেখাচ্ছে এত টাকা পেমেন্ট আছে সাকসেসফুল রোল এবং রেফারেল মানে রেফারেন্স আইডিটা দেওয়া আছে এবং কত তারিখে পেমেন্ট করা হয়েছে সেটাকে উল্লেখ করা আছে শেষ এভাবে আপনার একটা পিডিএফ চলে আসবে এবং এখানে আপনার এটা হলো আপনার স্টুডেন্ট কপি এবং এটা হলো ঢাকা পলিটেকনিক কপি এটাকে এটাকে রাখার প্রয়োজন নেই নিজের রাখার কোনো প্রয়োজন নেই এটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন জাস্ট যদি কোনো প্রবলেম হয় আশা করি প্রবলেম প্রবলেম হয়ে থাকে না কিন্তু যদি কোনো সময় প্রবলেম হয়ে যায় তো আপনারা রেখে দেবেন আশা করি আপনাদের উপকার হবে বা কোনো সময় যদি কোনো সাবমিট করতে হয় বা স্যার যদি চেয়ে থাকে যে হয়েছে আপনার সমস্যা হয়েছে তখনকার আপনারা এটা শো করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে এবং আপনারা নিজেরা শেয়ার করবেন ধন্যবাদ